হয় মাটি ডাক দিছে আমায় যেই মাটি দি আল্লাহ বানাইছে আমায় হয় আল্লাহ ডাক দিছে আমায় যেই মাটি থাই আল্লাহ বানাইছে আমায় হয় আল্লাহর ডাকে আজ মাটির দেহ মাটি হইব রে হয় আল্লাহ মাপ করো আমায় হয় আল্লাহ মাপ করো আমায় আল্লাহর ডাকে আজ মাটির দেহ মাটি হইব রে ওই মাটি ডাক দিছে আমার মাটি রে ওই মাটি পোড়ায় পোড়ায় বানাইছিলাম মিট কি দিয়া বানাইছিলাম দেহ ঘরের ভিতরে মন কি দিয়া বানাইছিলাম দেহ ঘরের ভিট দেয়ালের মাঝখানে হয় পাপ পাপ করার লাইগা আল্লাহ বানায় না আশাপ রে আমায় পাপ করার লাইগায় আল্লাহ বানায় নাই আশাপ ওই আল্লাহর ডাকে আজ মাটির দেহ মাটি হইব রে ওই আল্লাহ মাপ করো আমায় ওই আল্লাহ মাপ করো আমায় আল্লাহর ডাকে আজ মাটির দেহ মাটি হইব রে